বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোন ভালোবাসো করব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মন গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা যদি প্রভু হই অপরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা প্রভু যদি হয় অপরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো ভালোবাসো তুমি মরে ভালোবাসাতে পেয়েছি আঘাত কি ভালোবাসা করলে আসলে কি বন্তরে আঘাত পাওয়া যায় তাই না ভালোবাসাতে মিতা ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো ভালোবাসাকে পেয়েছি আঘা সেই ক্ষত বুকে জলে বারো মাস ভালোবাসাকে পেয়েছি আঘা সেই ক্ষত গরুবে বলে বারো মাস পাউলে রঙ ভালোবাসো তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে বলবো না গো